আপু তো একবারে পুরো আপুর অবস্থা একটা অবস্থা যখন বান্ধবী আইসে ওর খাবার নিয়ে যায় তখন আপুর কিন্তু ঠিকই অবস্থা হয় মনে হয় যে আর জীবনে খানার এইভাবে চাইছে মনে হয় যে ওরে বাইরেই লাগবে আমি হচ্ছে প্রতিবন্ধী এমন প্রতিবন্ধী যা আমার মনে দিয়ে মানুষ আমার লাইফে দিচ্ছে তোমরা কিন্তু দেখে তাকে অবশ্যই জানাই কখনো যদি মেয়েদের সাথে এরকমটা হয় তোমাদের তাহলে তো ভাই অসম ভাই অসম এভাবে চোখ মারলো তো ভাই বন্ধুর অবস্থা তো শেষ ভাই কিচ্ছু করার নাই ভাই গেটি মানুষ গেটি মানুষ অনেক অবস্থায় ভাই বোন আমার কাছে আইতে ভাই আমি দশটা টাকা হইলো বোন তোর দিতাম বন্ধু যখন আগাম করে ধরা যায় তখন বন্ধুকে বাঁচাতে দেখতে হয় আবার এরকম তো অবস্থা গোল্ডে যাও কর নতুন গাড়ি চালাক করন বলে টি টি অবস্থা সিন ধরে প্রথমের ভুল হলো ভালো ভালো oh why awesome body to date line উনি যদি আর আগে জন্মই তার মনে শয়তান জন্মই নবে তো ওয়াদার কাছে কার কার এই ভিডিওটা ওয়ালাক্স অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে